সালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমরা আছি হচ্ছে Bangabandhu Bangladesh China friendship exhibition centre যেটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত বাণিজ্য মেলা সংলগ্নে আমরা আজকে এখানে আসছি হচ্ছে বাইক শো দেখতে sixteen Dhaka motor show two thousand twenty seven Dhaka bike show two twenty এই গেট ধরে আমরা এখন প্রবেশ করব ভিতরে ভিতরে হয়তো একটা এন্ট্রি ফি দেওয়া লাগবে একটা টিকিট কাটতে হবে এই যে তিন দিন ছিল মটর শো আজকে হচ্ছে <clears throat> আজকে হচ্ছে দ্বিতীয় দিন আগামীকালকে হবে এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব এই হচ্ছে প্রবেশ পথ চলেন গেট দিয়ে প্রবেশ করব যে এখান থেকে টিকিট কাটতে হবে হচ্ছে টিকিট বুথ টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকলাম এই হচ্ছে সামনের স্পেসটা যে এখানে একটু পরে স্ট্যান্ড হবে বাইকের দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে যাই এখানে একটু পরে বাইক স্ট্যান্ড শুরু হবে এখন পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের জন্য অনেক বাইক আছে এখানে সেটা হচ্ছে মেগা সার্ভিস ক্যাম্প সুজুকির আর হচ্ছে স্টেজ স্ট্যান্ডিং প্লে গ্রাউন্ড আমরা এখন হচ্ছে যেখানে মূলত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে সেই গাড়িগুলোর স্টলগুলো আমরা একটু ঘুরে দেখবো আমরা এই মুহূর্তে গাড়ির স্টলে প্রবেশ করতেছি প্রবেশ করলাম গাড়ির স্টলে এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে এবং কি বিভিন্ন বাইকও আছে আপনারা চাইলে এখানে বিভিন্ন বাইক দেখতে পারবেন গাড়ি দেখতে পারবেন আদার্স অন্যান্য পার্টসও আছে এখানে ব্র্যান্ডের গাড়ি বাইক এটা সেটা নানান কিছু মানে এখানে আসলে হচ্ছে আপনারা সব কিছু খুঁটিনাটি দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন কোথায় কী আছে সব কিছু দেখতে পারবেন গাড়ির সামনে রমণীরা দাঁড়িয়ে আছে দেখি আমার সাথে দুজন আছে তারপর হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স পাবেন তারপর এই যে হচ্ছে সিএনজি আছে আর এগুলো সম্ভবত হচ্ছে Discovery hundred twenty five CC এই হচ্ছে সিএনজি গাড়ি আছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা ওডিকাতেও যাব আগে বাইকগুলো একটু দেখে নেই এবার আসলে স্কুটি খুঁজে পাচ্ছিলাম না স্কুটি দেখতে নিটল মোটরস লিমিটেডের গতবার আমরা হচ্ছে ওই গাড়িটাতে উঠেছিলাম যেটা হচ্ছে কন্টেনার আর এখানে যে দেখেন বিভিন্ন মডেলের গাড়ি আছে এই হচ্ছে গাড়িগুলা তারপর এখানে কভারম্যান পাবেন তারপর হচ্ছে বিভিন্ন মালবাহী লরি পাবেন এটা হচ্ছে টাটা ব্র্যান্ডের একটা গাড়ি এটা আমরা না গতবার উঠছিলাম আমরা যত বেলা বাড়বে তত মানুষজনের আমেজ বাড়বে তো আমি কিন্তু আমরা একটু পরে গাড়ির ভিতরে উঠে গাড়িগুলো ট্রায়াল দিয়ে দেখবো যে এগুলোর ভিতরে সিটগুলো কেমন কমফোর্টেবল ওই যে গতবারেরটা travel with luxuries and comfort এগুলো হচ্ছে কাস্টম করা হচ্ছে বেঙ্গল ঢাকার একটা স্টল এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস এবং কি হাই লেভেলের বাইক এখানে হচ্ছে বিভিন্ন মিডিয়ার মানুষজন আছে তারা হচ্ছে মানুষদের এক্সপ্রেশনগুলো জানতে চাচ্ছে এখানে হচ্ছে আপনার সেফটি জ্যাকেট আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ হচ্ছে ফোর জিরো যে এখানে হচ্ছে বিভিন্ন সেফটি জ্যাকেট পাবেন হচ্ছে বিভিন্ন সেফটি জ্যাকেট দেখি খুব হতেই পারে আমরা এখন এটা থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব হচ্ছে যেখানে বাইক স্টার্ট হয় সেইখানে যাব কারণ ভিতরে মোটামুটি সব স্টলে আমাদের ঘুরি দেখা হয়ে গেছে এখন যাব বাইরে যেখানে বাইক স্ট্যান্ড হবে সেইখানে চলুন আপনাদেরকে নিয়ে যাই বাইক স্ট্যান্ড শো প্লে গ্রাউন্ডে আমরা আগেই ভিতরে প্রবেশ করেছিলাম যে এখন সবাই লাইন ধরে ভিতরে প্রবেশ করতেছে দেখেন বিশাল বড় লাইন ভিতরে প্রবেশ করা লাইন এখন আমরা যাবো যেখানে বাইক স্নান করা হয় সেখানে সামনে আজকের মতো আমাদের ঘুরে বেড়ানো এখানেই শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি গাড়িতে উঠে আমরা হচ্ছে আমাদের বাসায় যাব এখন আমরা এক্সিট দিয়ে বের হব গতবারের তুলনায় এবার স্টলগুলো অনেক কম গাড়ির সংখ্যা অনেক কম বিভিন্ন ব্র্যান্ডের সংখ্যা কম কালেকশনও কম এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই সবাই আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাণিজ্য মেলায় আসার জন্য আপনারা এখানে বিআরটিসি দোতলা বাস পাবেন এই যে পুরীর বিশ্বরত্ন আন্তর্জাতিক বাণিজ্য শাটল সার্ভিস যেটা হচ্ছে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে এই পর্যন্ত আসে ভাড়াটা সম্ভবত জানা নেই এখান থেকে বাসে করে আপনারা যাতায়াত করতে পারবেন চাইলে যদি প্রাইভেট পরিবহনে কেউ না আসতে চান